আজকের নতুন ভিডিওতে নতুন করে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও সেই সাথে সাথে আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা আর্নিংস মাস্টারের পক্ষ থেকে আজকের ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম সরি আমাদের ফেসবুক চ্যানেলটা আমাদের স্ক্রিনে এখন ওপেন করা আছে আজকের ভিডিওটা দেখা শুরু করার আগে আপনারা একটু কষ্ট করে আমাদের ঠিক এর আগে পাবলিশড হওয়া অর্থাৎ আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন তার আগে পাবলিশড হওয়া ভিডিওটা দেখে আসবেন এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ কারণ আজকের ভিডিওটা এই ভিডিওটার নেক্সট পার্ট হতে যাচ্ছে এটা হচ্ছে কামিং চ্যাট ইন্টারেস্টেড যারা কামিং চ্যাটে যারা কাজ করেছেন তাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কেউ মিস করবেন না মিস করলে হয়তো পরবর্তীতে আপনাদের অনেক ঝামেলা পোহাতে হতে পারে এটা হচ্ছে সোসোয়াপ মোবাইল ভার্সন লঞ্চ হয়েছে আমরা এতদিন যেটার জন্য অপেক্ষা করেছিলাম বিশেষ করে আমরা যারা কামিং চ্যাট মোবাইলে ব্যবহার করছি কামিং চ্যাট অ্যাপসের মধ্যে সোয়াপ কবে আসবে এবং আমরা কেস এক্সটাকে কবে সেল করতে পারবো সেই বিষয়টা নিয়ে আমরা সবাই মোটামুটি বেশ আগ্রহী ছিলাম এবং অলমোস্ট সোসোয়াপ লঞ্চ হয়ে গেছে কামিং চার অ্যাপসের মধ্যে আমরা এখন কিন্তু আমাদের যে কেস এক্স টোকেনটা আছে এটা নিজেরাই সেল করে এখান থেকে প্রফিট বুক করতে পারি বর্তমান প্রাইসে সেল না করাই বুদ্ধিমানের কাজ হবে তবে আপনি যদি সেল করতে চান অথবা ভবিষ্যতের জন্য কিভাবে সেল করবেন সেটা জেনে রাখাও কিন্তু ভালো একেবারে উপরের দিকে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটার সাথে পাই রিলেটেড কিছু কথাবার্তা ছিল এই জন্য ভিডিওটার ক্যাপশানে দেওয়া আছে টাইটেলে দেওয়া আছে Pi KYC most important update coming chat so so app launch এই ভিডিওটা আপনারা দেখে আসবেন এখানে আমরা দেখিয়েছিলাম ভিডিওর শেষের দিকে আমি কামিং চ্যাট নিয়ে কথা বলেছি এখানে এখানে দেখিয়েছিলাম দেখুন এখান থেকে দেখলে কি করে আপনারা আপনাদের কে কেএসএক্স ডাব্লিউ এস এম থেকে কেএসএক্সের যে সোয়াপ ভার্সনটা অর্থাৎ ফান্ডিং ওয়ালেটটা এইটা কি করে আপনারা ট্রানজেকশন করবেন এখান থেকে চার্জ কত কাটবে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং বলা হয়েছিল অপেক্ষা করুন বাকি অংশ পরবর্তীতে জানানো হবে তো সেই অংশটা নিয়ে আজকে আমরা কথা বলবো ফাইনালি কি করে এই প্রসেসটুকু করার পরের স্টেপটা কি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে এখন দেখাবো তবে ওটা ওটা যদি জানতে হয় হয় আপনার তাহলে কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওটা দেখে আসতে হবে এখান থেকে দেখে না আসলে এইটা আমি এখন আর রিপিট করব না এখান থেকে দেখে না আসলে এখন যে এই ভিডিওটাতে যে সোয়াপের যে প্রসেসটুকু দেখাবো এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনার পক্ষে কিন্তু কাজ করা কঠিন হয়ে যাবে এইখানে যেটুকু কাজ আমরা করেছিলাম সেটার পরে আমরা দেখে দেখেছিলাম আমাদের ওয়ালেটে W S W KSX M ওয়ালেটে যেভাবে এক্সটা আগে ছিল সেভাবেই রয়ে গিয়েছিল এটা ট্রান্সফার হয়নি সেই ট্রান্সফার কি কী করে এখন হবে সেটা আমি দেখাবো তবে তার আগে আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা একবার দেখে আসবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা ভিডিও তৈরি করতে অনেক মেধাশ্রম লাগে এই মেধাশ্রমের ফলস্বরূপ আপনাদের কাছ থেকে আশা করছি একটা লাইক একটা কমেন্ট কমেন্টে জানাতে পারেন আপনার কেমন লাগলো খারাপ লাগলেও অবশ্যই নিঃসন্দেহে জানাবেন ভালো লাগলেও জানাতে ভুলবেন না এবং সেই সাথে সাথে একটা লাইক তো অবশ্যই আশা করতে পারি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব দর্শক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের পাশে আমরা থাকার চেষ্টা করছি আমাদের যেটুকু মেথা আছে যেটুকু আমরা বুঝতে পারি মনে করি যে এটা সঠিক সেটাই আপনাদের কাছে ভিডিওর আকারে উপস্থাপন করি তো আপনাদের এই সব ভিডিও আশা করছি এর মধ্যে কোনো না কোনোটা আপনার কাজে লেগে যাবে আপনার উপকারে আসবে তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে দিন যাতে পরবর্তীতে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের যেটুকু আমরা দেখাতে চলেছি সেটার জন্য আমাদের কামিং চ্যাটের অ্যাপসের মধ্যে যেতে হবে আমি কামিং চ্যাটের অ্যাপসে চলে যাচ্ছি কামিং চ্যাটের অ্যাপসে আসার পরে আমরা চলে যাব সরাসরি মেটাতে নিচে চারটা মেনুর মধ্যে বাম দিক থেকে সেকেন্ড মেনু আপনারা এটা আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে অসুবিধা হবে না এখানে আমি এগুলো ইন্ডিকেট করে দেখাচ্ছি না কারণ সেখানে আমরা অলরেডি মেটার মধ্যে ছিলাম মেটার পরে উপর থেকে সেকেন্ড লাইন মেনু অর্থাৎ ড্যাপের মধ্যে সোসোয়াপ আছে এখানে সোসোয়াপে ক্লিক ক্লিক করে দিয়ে আমরা সোসোয়াপটাকে ওপেন করে নিব এবং আমাদের পরবর্তী কাজ হচ্ছে সোসোয়াপে আমরা আগে যে কাজটা করেছি আগের ভিডিওতে যে কাজটা দেখিয়েছি ঠিক তার পরের স্টেপ এই জন্য আগের ভিডিওটা মিস করলে এটা কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না এই দায়টা সম্পূর্ণ আপনার যদি এই ভিডিওটা দেখে দেখার পরেও আপনি আপনার কেসএক্সটাকে সেল করতে না পারেন সেই দায়টা সম্পূর্ণ আপনার তো এখানে আসার পরে আমরা আমাদের ডান পাশে উপরে থ্রি ডট যে মেনু আছে এই মেনুতে ক্লিক করে দিব এই থ্রি ডট মেনুটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে বেশ কয়েকটি অপশন দেওয়া হবে এখানে তিন নম্বর অপশনটা থাকবে আপনার যেটা হচ্ছে অ্যাসেট অ্যাসেট নামে একটা অপশন আমাদের এখানে থাকবে এই অ্যাসেটটাতে আমরা ক্লিক করে দিব অ্যাসেটটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজটা আপনার তখনই আসবে যখন আপনি আমাদের সাজেস্টেড ভিডিও অর্থাৎ যে ভিডিওটার কথা বারবার এই ভিডিওতে বলছি সেই ভিডিওটার প্রসেসটুকু কমপ্লিট করবেন তখন আপনার ঠিক এই রকম ইন্টারফেস দেখাবে এইখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সফারে ক্লিক করতে হবে এই ট্রান্সফার অপশনটাতে ক্লিক করতে হবে ট্রান্সফার অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটা জিনিস খেয়াল করুন এখানে দুইটা ওয়ালেট আছে একটা হচ্ছে ট্রেডিং ওয়ালেট আরেকটা হচ্ছে ফান্ডিং ওয়ালেট অর্থাৎ আপনার কেএসএক্স যেটা আছে ডাব্লিউ এস এম এ সেটাকে বলা হচ্ছে ফান্ডিং ওয়ালেট আপনার ওয়ালেটে কেএসএক্স যেখানে শো করছে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন সেটার পাশে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ডাব্লিউ এস এম সেটা হচ্ছে ফান্ডিং ওয়ালেট আপনার ফান্ডিং ওয়ালেটে যতক্ষণ আপনার কেস এক্সটা আছে আপনি ততক্ষণ সেটাকে কিন্তু সেল করতে পারছেন না সেটাকে আপনার ইভিএম e ওয়ালেট অর্থাৎ ট্রেডিং ওয়ালেটে নিয়ে আসতে হবে দেন আপনি এখান থেকে সেটা সেল করতে পারবেন এখানে আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বাই ডিফল্ট এখানে থাকবে ট্রেডিং থেকে ফান্ডিংয়ে নেওয়ার জন্যে আমরা এটাকে কি করব মাঝখানের এই যে দুইটা তীর আছে দুই দিকে এইটাতে ক্লিক করে দিলে আমাদের ফান্ডিং থেকে ট্রেডিংয়ে চলে আসবে কিন্তু এখন এইবার আমরা আমাদের টোকেন সিলেক্ট করব এইখানে আমাদের টোকেন সিলেক্ট করব এই টোকেনে যখন ক্লিক করব টোকেনে ক্লিক করলে আমাদের এখানে আমাদের কেস এক্সের যে বর্তমান ব্যালেন্সটা অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা আছে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে three point point one four nine something এইটা আপনার শো করবে কিন্তু এখানে যদি আর আরেকটু আমি দেখিয়ে আসি এখানে যদি উপরের দিকে আপনার এখানে আগে যেটা ছিল ট্রেডিং থেকে ফান্ডিং যদি থাকে আমি দেখাই বাই ডিফল্ট এরকম ছিল এখানে যদি আপনি টোকেন সিলেক্ট করতে যান তখন কিন্তু আপনার কেসএক্স ব্যালেন্সটা জিরো দেখাবে কারণ আপনার ট্রেডিং অ্যাকাউন্টে কোনো কেসএক্স নেই তাই আমরা এখানে ফান্ডিং থেকে ট্রেডিং করব দেন কেস এক্স সিলেক্ট করব কেস এক্স সিলেক্ট করার পরে আমি এখান থেকে ম্যাক্সিমাম করে দেব আপনাদের যে যতটুকু চাহিদা আপনারা ততটুকু করবেন আমি ম্যাক্সিমামটাই আমাদের ইভিএম e ওয়ালেটে নিয়ে আসবো কেস এক্সের ইভিএম ওয়ালেটে নিয়ে আসবো এখান থেকে ট্রান্সফার এইটা আপনারা দেখে রাখলে এর পরবর্তীতে সোসোয়াপে যখন কামিং চ্যাটের অন্যান্য টোকেনগুলো অর্থাৎ এসবিটিসি তারপরে আপনার আছে মিনি এগুলো যখন অ্যাড হবে এখন এগুলো অ্যাড নেই এগুলো যখন অ্যাড হবে তখন কিন্তু ইজিলি আপনি এখান থেকে সোয়াপ করে নিতে পারবেন তো এইখানে যে আমরা ট্রান্সফারে ক্লিক করার পরে একটু এখানে অপেক্ষা করব এইখানে তারপরে আমাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আমাদের কেএসএক্স চার কাটবে চার্জ কাটবে zero point zero four zero four KSX WSM থেকে কেটে নিয়ে যাবে আমরা এটাকে কনফার্ম করব কারণ এর কোনো বিকল্প নেই চার্জ আমাদেরকে দিতেই হবে এখান থেকে আমরা এটাকে কনফার্ম করে নেওয়ার পরে এখানে আমাদেরকে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমরা কি করব এখানে ডান করে দিব ডান করে দিলে আমাদের ট্রানজ্যাকশানটা নিয়ে নেবে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রান্সফার সাকসেসফুল দেখাবে এখানে কিন্তু আমাদের যে এক্সটা ছিল এটা ট্রান্সফার হয়ে গেছে আমাদের ফান্ডিং ওয়ালেটে এইবার আমরা আমাদের মেইন ওয়ালেটে গিয়ে দেখব কি হচ্ছে ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে আমাদের চার্জটা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে আপনারা একটু আগে যারা খেয়াল করেছিলেন দেখেছিলেন আমার ওয়ালেটে ফিফটিন পয়েন্ট সামথিং ছিল এখানে আমার অ্যাভেলেবেল ছিল three point one four something আমার এখান থেকে চার্জটা কিন্তু কেটে নিয়েছে কিন্তু এখনও দেখা যাচ্ছে কি আমার case extra W S M ওয়ালেটেই রয়েছে এখনও কিন্তু আমাদের ট্রেডিং ওয়ালেটে ট্রান্সফার হয়নি তো আশা করছি এটা ট্রেডিং ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে আমরা অপেক্ষা করবো এবং অপেক্ষার ফলাফল যখন আমি পাবো আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি নোটিস করে দিব আপনারা ঠিক সেই সময় এটাকে ট্রান্সফার করে নেবেন এবং আশা করা যাচ্ছে যেহেতু এখান থেকে চার্জ কেটে নিয়েছে আশা করা যাচ্ছে এটা হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে একটু হয়তো সময় এখানে লাগবে তারপর এটা ট্রান্সফার হয়ে যাবে এবং যখনই আমাদের ইভিএম e ওয়ালেটে এটা ট্রান্সফার হয়ে যাবে তখন আমরা এটাকে সোয়াপ করে নিতে পারবো তো আপনারা অপেক্ষা করুন আমাদের কমেন্টে আমাদেরকে আপনাদের প্রশ্ন জানাতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটি সাপোর্ট গ্রুপ আছে সেখানেও যুক্ত থাকতে পারেন আর আমরা আপ টু ডেট আপনাদেরকে সমস্ত আপডেট জানাতে থাকবো আর শুধুমাত্র চোখ রাখতে হবে আপনাদেরকে একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন